হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে ব্যালেন্ডারের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করতেছি আজকে আমরা শিখব কিভাবে আপনারা কাস্টম অ্যানিমেশন তৈরি করতে পারেন তো এখানে আজকে আমরা জাস্ট আপনাদের ধারণাটা দিব যে কিভাবে তৈরি করতে পারেন আজকে আমরা একটা হাই বা এ রিলেটেড একটা কাস্টম অ্যানিমেশন তৈরি করব যেটাতে হাই দেবে আর কি হাই দেবে ক্যারেক্টারটা তো সেরকম একটা কাস্টম অ্যানিমেশন তৈরি করব তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মডেলে এখানে দেখুন আমরা মডেলটি যেটি বানিয়েছিলাম সেটি এখানে আনছি এবার রিক করছিলাম কোথা থেকে সেটাও জানেন মিকঝামো থেকে তো আমরা একটা অ্যানিমেশন নিয়ে আসছিলাম এই অ্যানিমেশনটা আনার পর আমরা অ্যানিমেশন সবগুলো ডিলিট করে দিব দাঁড়ান আমি ফার্স্টে থেকে দেখাচ্ছি আমি অল ডিলিট করে দিব এখন একটা ইম্পোর্ট করব যে কোনো অ্যানিমেশন করানো আছে এরকম তো ডেস্কটপে আছে থ্রিডি মডেল অ্যানিমেশন ওয়াকিং তো আমি ওয়াকিংটা ইম্পোর্ট দিলাম একটু ছোট করব ওকে এতটুকু যথেষ্ট এরপর আপনারা জানেন আমাদের টেক্সচারটা একটু ব্ল্যান্ড করে নিতে হবে আলফা ব্ল্যান্ড থেকে কুইক করে নিতে হবে আমি করে নিচ্ছি তো হওয়ার পর আমি আসলে স্কেলেটনটা সিলেক্ট করব করার পর অ্যানিমেশনটা আমি ডিলিট করব এমন জায়গায় যাকে যেখানে আমার এই অ্যানিমেশনটা সুবিধার হবে তো আমি অ্যানিমেশনটা জাস্ট এখান থেকে ডিলিট বাটন ক্লিক করে ডিলিট করে দিলাম তো দেখুন এখন আমাদের ক্যারেক্টারের কোনো অ্যানিমেশন নাই এখন আমাদেরকে হাই দেবে এরকম একটা অ্যানিমেশন আমি তৈরি করতে চাচ্ছি এরকম থাকলে কিন্তু আমরা পারবো না আমাদেরকে চলে যেতে হবে অবজেক্ট মোড আছে দেখেন এখানে অবজেক্ট মোড থেকে আমাদেরকে চলে যাবে পোস্ট মোডে এরপর আমরা একটু যাতে দেখতে পারি কোন বনটি কোথায় আছে তো এটা সিলেক্ট অবস্থায় আমাদেরকে চলে যেতে হবে armature viewport display in front তাহলে আমরা বনগুলো সুন্দরভাবে দেখতে পারবো আপনার রাইট সাইডে যে কোনো সাইডে একটা ক্লিক করে দিব যাতে সবগুলো আনসিলেক্ট হয়ে যায় তো এখন আমার কাজ হচ্ছে জাস্ট একটু পাটা সুন্দর করে বসানো তো রোটেট একটু এই টুলটার দ্বারা ট্রান্সফর্ম যেটা আছে এটাতে ক্লিক করবো এরপর একটু আমি চাচ্ছিলাম যে পাটা একটু এরকম থাকবে ওয়াও জাস্ট জাস্ট ওয়াও তো পাটা একটু আর একটু ঘোরানো দরকার ওকে পাটা একটু ঘুরিয়েও নিলাম তো দেখতে সুন্দরই লাগছে ওকে এরপর আমরা হাটটা আমি এগুলো সিলেক্ট করে নিলাম একটু করে ঘুরিয়ে দিব হাই বলার জন্য তো অবশ্যই এরকম করতেই হবে এরপর hmm hmm first of all হাট তো আগের মতোই থাকবে না যেরকম ছিল ফার্স্ট অফ অল এরকম থাকবে হুম আমি কি ফ্রেম বসাবো এখানে কার্সার থাকা অবস্থায় এরকম অবস্থায় আমি আই ক্লিক করব এখানে থেকে লোকেশন রোটেশন স্কেল দিয়ে দিব জাস্ট লোকেশনটা দিলে হতো তো আমি 10 নম্বর ফ্রেমে চলে যাব যার পর এটাকে একটু রোটেট করে দিব এদিকে হ্যাঁ এরকম হবে হওয়ার পর আর একটা কি ফ্রেম বসাবো মানে আই ক্লিক করে দিব এবার কিংয়ে গিয়ে আমি জাস্ট এটা যদি রোটেশন লোকেশন স্কেল করে দিই তাহলে বারবার এটা সিলেক্ট করতে হবে না বিশে গিয়ে এখন জাস্ট এইগুলা হুম জাস্ট এইগুলা একটু করে হবে ওকে এরকম হওয়ার পর আবার ক্লিক করে দিব তো দেখুন অ্যানিমেশন কিন্তু হচ্ছে আমাদের তো তিরিশে যাব যাওয়ার পর এটাকে একটু এইরকম আনবো হুম মানে যেরকম করে হাই দেয় আর কি সেরকম করতে হচ্ছে আমাদেরকে লড়াই লড়াই জাস্ট কি ফ্রেম বসাবো তাহলেই অ্যানিমেশনটা হয়ে যাবে আবার এদিকে একটু নিব হুম আমরা পরবর্তীতে কিন্তু স্পিড কম বেশি করে নিতে পারি কি ফ্রেমগুলো ইয়ে করে আবার একবার চাচ্ছি যাতে করে এইদিকে যায় জিনিস সরি হ্যাঁ আবার এদিকে যাবে কারণ এরকমই তো একবার দুইবার তিনবার করব আমরা এটা সাইট মানে একই জিনিস রিপিট করলাম বারবার আরও একবার করব আমরা কিন্তু কপি পেস্ট করতাম যাই হোক করলাম না তো এখন আমরা এই অ্যানিমেশনটা একটু দেখে নিব বাট এখানে একটা হ্যাঁ এই যে এটা এই অ্যানিমেশনটা অনেক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পারফেক্ট তো আমরা সত্যি উত্তর দিয়ে দেয় যাতে করে আমাদের সুবিধা হয়ে গেলে অ্যানিমেশনটা দেখতে ওকে হুম অ্যানিমেশন লাস্টে গিয়ে আবার হাত লামিয়ে ফেলবে সেটাও তো করতে হবে নাকি তো আশি নম্বরে কি করতে হবে কি আমাদের হাতটাকে সোজা করে দিতে হবে ওকে করে দিলাম সোজা প্লাস একটু এদিকে ঘুরিয়েও দিতে হবে ওকে এরপর গিয়ে নব্বই গিয়ে কে ধরে আবার একটু জাস্ট এটা এরকম অবস্থায় আমরা আর কি ফ্রেম বসাবো যাতে সমস্যাটা না হয় এই ধরনের তো নব্বই ক্লিক করব করার পর আমরা এটা এই দিকে দিয়ে দিব ওকে এবার জাস্ট আমি একটা বোন ধরেছি কিন্তু দেখেন কারণ সমস্যা হয়েছিল আপনারা দেখতে পাচ্তেছিলেন যে মানে হাই দিতে দিতে লেমে যাচ্ছে আমরা চাচ্ছি যে এরকম করেই হাই দেবে পরে লামাই ফেলবে হাটটা তো আমরা এটা করলাম এরপর আমরা পোস্ট মোড থেকে চলে যাব অবজেক্ট মোডে <laughs> আমার তো মনে হয় যে হয়ে যাওয়ার কথা ওকে তো দেখা যাক কি হলো হাই হুম হয়ে গেছে তো বন্ধুরা আমরা খুব সিম্পলিভাবে আপনাদের সামনে হাই অ্যানিমেশনটি তৈরি করে দেখাইলাম এটা কাস্টম অ্যানিমেশন আর এই প্রসেসটা একটু মানে কেন জানি বেশি কষ্টের মনে হয় তো এরপরে ভিডিওতে আমরা আরো একটি সুন্দর মানে এই রিলেটেড মানে কি বলবো তো এই জিনিসটাকে আমরা একটা অ্যাড অন দিয়ে করে ট্রাই করব অ্যাড অন দিয়ে করলে কিন্তু খুব সহজেই হয়ে যায় মিকজামার একটা অ্যাড অন আছে তো আমরা সেই অ্যাড অন দিয়ে করব এর পরের ভিডিওতে তো দেখার অনুরোধ করলাম যাতে করে আরো সহজভাবে আপনি কাস্টম অ্যানিমেশন তৈরি করতে পারেন এই ছিল আজকের ভিডিও আর এইদিকে দেখুন একটি সুন্দর ভিডিও আসতেছে সেটিও দেখবেন দেখবেন এদিকে প্লে লিস্ট আছে যে ব্লেন্ডার কোর্সের সেটাও দেখবেন এদিকে দুটি চ্যানেল আছে আমাদের সেই দুটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে